আফটার লং টাইম ছাদের উপর আসছি একটু চিলিং করতে আমার সাথে চিলিং করতে চলে আসছে এই হোয়াটসঅ্যাপ এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর আসলাম কই থেকে আসলি আমি হচ্ছে থেকে আসলাম আকাশ থেকে ল্যান্ড করছে হ্যাঁ আকাশ থেকে ল্যান্ড করছে এই যে বিমান দিয়ে আসলাম আর কি বিমান দিয়ে আরে ভাই আপনারা থাকেন আমি নিচে আমি থাকি হ্যাঁ, হ্যাঁ, উপরে হ্যাঁ উপরে হ্যাঁ উপরে এই যে একটা ল্যান্ড করলাম দ্য স্কাই না ওকে হ্যাঁ, পাপির মতন কি ল্যান্ড করে নাকি হ্যাঁ যেখানে বলবো <laughs> এখানে তো ফ্লাইট আমার ফ্লাইট হ্যাঁ, আজকে একটা আছে আজকে মিস করে দিচ্ছি আজকে একটা প্রোগ্রাম আছে তো কোথায় এই জন্য বলা যাবে মানে personal personal personal girlfriend girlfriend না এডি এডি বলে না এটি বলে না প্রথমে আমি আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো রেজাল্ট করছি আমি তুই কি পাইছিস জিপি পাই হ্যাঁ আমারে জিজ্ঞেস করছে যে অনেকেই নাবেদ জিপিএ তে কি সরি নাভের জিপিএ কি পাইছে নাবেদ পাইছে GPA four point five zero আর তুই পাইছিস ফাইভ গোল্ডেন পাস নাই ফাইভ পাইছে বলে আমাকে আজকে তেহারি খাওয়াইছে আমার বাসায় কেউ নাই তেহারি খাওয়াইছে সুপার মার্কেট তেহারি আবার বলছে কি ভাই আপনি কোনো চিন্তাই করবেন না সন্ধ্যার খাবারও দিব রাতের খাবারও দিব আর আমার সাথে যারা সবাই খাবে ডেট কেন ঠিক আছে না কারণ ঠিক আছে না ওরে কোথা থেকে ধরে এলেন আমি আপনার লেগে আনছি দুইটা আপনি এখন বেশি কেন আমি জানি না লেগে আলাদা দুইটা করে আনছিলাম আর এখানে আরেকটা মেহমান আছে এসে ওরে কেউ চিনেন নাকি দেন তো দে টিকটকে দুটো টেস্ট মেরে দেন একটা স্টেপ <laughs> মারো একটা স্টেপ মারো এই যে সো ইট লিটল রাফি গুলি করে না হ্যাঁ গুলি করে এই যে গুলি করে এই ক্যামেরা উড়ে গেছে কাগনের গায়ে লেগে গেছে উইরা তো কাগন আমার কেন তোর দোয়া তুই আমরা রোলেক্স পাঠালে সেপ্টেম্বরে বা ফ্লাইট আমি বলছি যেই আমার টিমের থেকে বিদেশ যাবে ওই আমার আগে টা পাঠাবেন তুই মুরগি মানে তুই সরি ভালো ছেলে না না ভালো ছেলে তোর খবর আছে আপনি আবার কি একবার সেকেন্ড ডাল না কি জানি কই সেকেন্ড না কি জানি একবার ভাইরাল করে দিয়েছেন নাকি একবার মনে আছে <laughs> কিরে অন্ত তোর জন্য আমি একটা জিনিস রাখছি কি জানো কি আর হয়তো ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তুমি তাইলে ব্যাপারটা বুঝবে কি পাঠাইছো রেডি আমি পাঠাইছি নাকি আমার পাঠাইছে এটাও একটা ব্যাপার যে আমারও পাঠায় না মানে সে কি আরে বাবা ও ইয়া পড়ছে মানে ও গার্লফ্রেন্ড শাড়ি পরছে শাড়ি পরে ছবি পাঠাইছে আর ওটা করছে হাইজেক করে অনেক কালাইছে কে আমি ওরা বললাম কি তুই পাঞ্জাবি ছবিটা পাঠা ঠিক আছে আরে ভাই এত মিথ্যা কথা বলে লাভ চেক এটা এটা চেক দিস না আমি কি করলাম কি করলি জীবনে কি কি করলি আমার আমার বাইক কিনবে বাইক হ্যাঁ? কিনবে আমারটা দেখা ভাই কি ফোন উইথ কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি ওরা তিনজনই যে এখন কমেন্ট করবে তিনজনের নাম্বার হ্যাঁ। তো হ্যাঁ। এটা একটা তোর জন্য চান্স করার জন্য মানে টাকা আমার জন্য বলো যে তোর জন্য চান্স প্রো তোর জন্য চান্স কারণ টুয়েলভ প্রো ম্যাক্স চালায় অনন্ত টুয়েলভ প্রো ম্যাক্স চালায় হ্যাঁ, খালি এখন আদিল বাদে আদিল টুয়েলভ প্রো ম্যাক্স কিনে ফেলবে শেষ কিনবে কি আরেকটা গাড়ি আমি কিন্তু রেঞ্জ রোভার কিনতেছি মন্ডা চাই এই জায়গা থেকে শোন আমি একবার লাভ দেবো লাভ দেওয়ার পরে আবার উঠবো আবার উঠে আবার লাভ দেবো তুমি কেন বলো আমরা না শোন কাকন তোর যদি এনতে লাথি মেরে যদি মাঠে ফেলাই না তুই টুইং করে যা রাস্তার উপরে পড়বি আবার বাউন্স কারণ তুই বুঝেছি তো মোটা কমে গেছে আরে এই যে লেভেলটার কথা আমি বুঝাইতে পারতেছি না আজকে 3 বছর ধরে হেরে হ্যাঁ, কইলাম আমি এই যে এই যে এই যে দেখ দেখ স্লিম ফিগার এই যে স্লিম ফিগার একটু কাছে এই এই এদিকে দেখ আরে দেখাও না সব সময় ভাই না না না আচ্ছা দেখ দেখ ভাই আচ্ছা, দেখতে ইচ্ছা করে বুঝলাম না আরে নট গাইস এটা পারফেক্ট বডি কমেন্টে জানান তো কেস বেশি স্লিম আমি আমি আমি দেখেন ভাই So thanks for watching this video. Peace. Love you guys.